এক টানে কি করে ছেচল্লিশ টাকা দাম বাড়ে এটা আসলে বোঝার কোনো হঠাৎ করে এত বাড়া দিন আগে বলবে আজকে বলবে কিরকম শুনলাম পেট্রোলের লিটার প্রতি নাকি তিরিশ টাকা বাড়ছে বাইরে একশো তিরিশ টাকা হয়েছে ঘটনা সত্যি নাকি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনছেন জ্বালানি তেলের দাম বাড়ছে এটা একদম বাস্তব কিন্তু একটা কথা বুঝতে পারতেছি না আপনার জ্বালানি তেলের দাম বাড়াতে আপনার কি ও আচ্ছা আপনার কি জ্বালানি তেলের যানবাহন টানবাহন আছে বা বাইক আমার তো আর বাইক নাই তবে হ্যাঁ এই রাগের ক্ষোভে যদি আপনারা কেউ হচ্ছে বাইক বিক্রি টিক্রি করে দিতে চান তাহলে আমার একটু জানাবেন ও আচ্ছা আপনার তাহলে বাইক নাই প্রাইভেটও নাই তাহলে আপনি কিনবেন বুঝতে পারছেন তো বাইক প্রাইভেট কিনা তারপরে পাম্পে যায় আর একটা ভিডিও আপনার কাছ থেকে দেখতে চাই তেলের দাম বাড়ানি তো আজ আজেরা কথা থেকে বিরত থাকি ইন্টুডা মাইরা ভিডিওতে ঝাঁপায়া পড়ি তো চলুন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনি ভিডিওটা দেখুন দেখলে অনেক মজা পাবেন সো না টেনে ভিডিওটি দেখতে থাকুন আজকে ভিডিওটা অনেক মজাদার জ্বালানি তেলের বাজার তো পুরাই আগুন যা দারে কাছে বিরাই মুশকিল আর এদিকে রয়েছে যারা অন্যের গুয়াতে তেল মারতে পছন্দ করে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ তেলের দাম এখন পুরাই আগুন জ্বালানি তেলের দাম বাড়াতে আমাদের সাধারণ মানুষের জীবনে একটুকু ভালো হয় না কারণ এই জ্বালানি তেল জুড়ে রয়েছে আমাদের অনেক কিছু কার্যক্রম যেমন আমাদের প্রধান কার্যক্রম হচ্ছে যাতায়াত যাতায়াতের ভিতরে গাড়ি যানবাহন আবিজাবি যাই আছে সব মিলাই কিন্তু এটা জ্বালানি তেলের মাধ্যমে চলে মনে করেন একটা মিল কলকারখানা যে বিদ্যুৎ উৎপাদন টোটালি জ্বালানির উপর নির্ভরশীল আমাদের জীবনযাত্রার মান সো আমাদের জীবনযাত্রার মান যদি এদিক দিয়ে উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আমাদের জীবনযাত্রা হ্যাঁ। একবার এইভাবে চলে যাবে করার কিচ্ছু নাই ভাই আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ না খালি আরো বাহিরের রাষ্ট্রেও তেলের দাম বাড়ছে জ্বালানি পেট্রোল তেলের কোনো সংকট নাই জ্বালানি তেলের দাম বিভিন্ন বড় বড় তেল ব্যবসায়ীদের অবস্থা বর্তমানে কেমন জানেন এই যে এরকম থামেন থামেন পেট্রোল আর অক্টেনের দাম বাড়লো কেমনে এগুলো বড়দের ব্যাপার স্যাপার এগুলা নিয়ে আমি না ভাবি ভাইরে তোমরা চিনো আমি কে কে আপনি চিনি না তো Farabi this is the band তো চলুন এবার একটু খুলি ব্র্যান্ডের প্যান্ট এটা কোনো নাম না রে ভাই ব্যান্ড ব্যান্ড ও আচ্ছা ভাই আমিও তো কইতাছি এটা কোনো নাম না এটা হলো ব্র্যান্ড ব্র্যান্ড রোস্ট করতেছে করো ভাইয়া সময় আমাদেরও আসবে